হ্যাঁ আপনারা আমাকে একটু ইমেলটা ইমেলগুলো শেয়ার করে দেন যারা পেমেন্ট করেছেন আমি তাদেরকে আমার ইমেল থেকে আপনাদেরকে এগুলা দিয়ে দিই ঠিক আছে তরিকুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম কে জানো বিসমিল্লাহ আপনারা কি দেখতেছেন আমাদেরকে আমি এখন আপনাদেরকে সকল ডকুমেন্ট গুলা শেয়ার করে দিব যারা এখন আপনারা কথা বলেন সমস্যা নাই আমি আমার কাজ করি আপনাদের পরিচয় দেন আপনারা কোথায় কি করেন স্যার আমার লাইন একটা না কেটে যাচ্ছে আবার জয়েন হচ্ছে কেটে যাচ্ছে আবার জয়েন হচ্ছে আমি তো ক্লাস মিস করতেছি স্যার হ্যাঁ আপনি ইমিডিয়েট আইটি মন্ত্রণালয়ে ফোন দেন ঠিক আছে আপনি আর সময় নষ্ট করেন না তাড়াতাড়ি করে আইটি মন্ত্রণালয়ে ফোন দেন দেশের ইন্টারনেটের অবস্থা এমন কেন জিজ্ঞেস করেন লিখিত অভিযোগ কি করেন আপনি একটা ডিজিটাল হ্যাঁ, বাংলাদেশের লোক হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ডট স্কিল আপনি একটা আইটি মন্ত্রণালয় আপনি একটা ডিজিটাল বাংলাদেশের লোক হইয়া ফোর জি ফাইভ জি চালাইতেছেন এটা আপনার সৌভাগ্য না আপনার জন্য আপনাদের পরিচয় দেন যারা আমার সাথে ইনভলভ হয়েছেন তারা আপনাদের পরিচয় দেন আর যারা আমাদেরকে পেমেন্ট করছেন আপনাদের এই ইয়াগুলা দিয়ে দেন গুলা এই ইমেল আইডি আমি সবাইকে total excel sheet drawing each and everything দিয়ে দিচ্ছি কারণ আপনারা ক্লাস অফ হয়ে গেলে পরে আবার এটি আমার মনে থাকে না ভুলে যায় বা লেন্দি হয়ে যায় একটা নতুন ইমেল খুলছি হ্যাঁ একটা নতুন ইমেল খুলছি এটা দিয়ে কাজ করব এখন থেকে সবারই ইমেল পাঠাবো এটা দিয়ে কই দেখতেছেন আমাকে হ্যাঁ, দেখতেছেন ঠিক আছে তো ইউসুফ ভাই কোথায় চাকরি করেন কোথায় আমি কনস্ট্রাকশন কোম্পানিতে আছি CPCL Concord Pragati consortium limited এটা হচ্ছে বাই ক্যারেক্টার প্রজেক্ট আপনার হ্যাঁ রামগড় থেকে বাড়িয়ারহাট ভারতে একটা রাস্তা হতেছে ওখানে ব্রিজের হ্যাঁ। কাজ চলে আমরা শুধু ব্রিজের কাজ করি বুঝছি তো আপনি ব্রিজ ইঞ্জিনিয়ার জুনিয়র দাদা আপনার কাছ থেকে আমরা বৃষ্টির শিখতে পারবো না এখানে তো সবকিছু ওখানে ড্রয়িং করাই আসে আমাদের কিছু করা লাগে না আমরা শুধু ড্রয়িং দেখে দেখে কাজ করি আচ্ছা, আচ্ছা। জায়গা থেকে জায়গা থেকে সব করা আসে আপনার মানে is is Ariful is Ariful ভাইকে যেন জবাব দেন এটা আমি ভাই সাইফুল ও সাইফুল ভাই আপনি আপনার লাগবেন সাইফুল আপনি ও আচ্ছা আই আই সাইফুল <laughs> আরে বাবা কঠিন নাম দেন আল্লাহ আকবার সাইফুল ভাইয়ের চাকরি করেন কোথায় মোহন ভাই হ্যাঁ, আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ বলেন অবশ্যই অবশ্যই সত্যি কথা বলতে সত্যি কথা হচ্ছে আপনার কথাবার্তা শুনে ভাই ভালো লাগতেছে সত্যি যেটা এটা আর কি যে মনে হচ্ছে আপনার কাছ থেকে কিছু কিছুটা না শিখতে পারবো হয়তো আশা করছি আর কি আপনার প্রত্যেকটা কথাবার্তা পছন্দ হচ্ছে আর কি হ্যাঁ নর্মাল তো টুকটাক ট্রেনিং তো অন্যান্য বিষয় করেই বাট ভালো লাগতেছে আমি ভাই কুমিল্লা ক্যান্টনমেন্টে আছি আমি একটা তেরো তলা বিল্ডিং আচ্ছা। এর সুপারভিশনের দায়িত্বে আছি কাছেই তো সুপারভিশন ইঞ্জিনিয়ার হিসেবে আছি কাছে ভাই আচ্ছা আচ্ছা আমি তো ইয়েতে আমাদের তো চোদ্দ গ্রামে আমাদের অফিস ও আচ্ছা আচ্ছা প্রতিদিকে যাই ভাই হ্যাঁ সাইফুল ভাইকে আমি সাইফুল ভাইকে আমি excel part one part two দিছি জি ভাই ভাই পাইছেন কিনা জান তো দেখতেছি ভাই ए पार्ट थ्री अखन जावे हैं पार्ट थ्री हो गया से हेलो ইউসুফ ভাইয়ের ইমেল কই দিছেন হ্যাঁ, ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের আমাদের একটা নলেজ শেয়ারিং ইয়ে মানে আমাদের কোর্সটা আমরা বিশেষ করে এখানে নলেজ শেয়ার করি আমাদের আগের ক্লাসগুলো আপনারা দেখেছেন কিনা দেখেছি আমরা দেখছি দেখা হয় হ্যাঁ আমাদের ওখানে কিন্তু সবাই মোটামুটি শেয়ার করে ঠিক আছে আপনারাও আপনাদের কাজকর্মর এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এতে করে আমাদের যারা নতুন আছেন তারা কনফিডেন্ট পাবে সুবিধা নাই একসাথে দিয়ে দিচ্ছি ইমেলটা পাইছেন কিনা হ্যাঁ, সাবিল ভাই হ্যাঁ part one part two part three হ্যাঁ সজীব দিয়ে আমাদের তো মোটামুটি যারা জয়েন করছে তারাই পেমেন্ট করছে অনেকে আমি আবার অনেককে পাচ্ছি না সবার তো লিস্ট আছে আরেকটা বড় ভাই আছে উনিও জয়েন করছে হাবিবুল্লাহ হাবিবুল্লার প্যারায় এই কোর্স চালু করছি হাবিবুল্লারে ধন্যবাদ দেন সবাই কারণ হাবিবুল্লাহ প্রথম থেকে পেন দিতেছিল হাবিবুল্লাহ প্রথম থেকে আমার পেন দিতেছিল যে যে কবে কবে কবে আমি কি পেমেন্ট করব আমি কি পেমেন্ট করব আমি একবার মুখ ফসকে করে ফেলাইছি যে করেন কিন্তু এর আগে আমাকে আমাকে বলছিল যে আমি কি পেমেন্ট করবো আমি বলছি না যখন ক্লাস শুরু হবে তখন করেন ঠিক আছে এক মাস আগে নাকি জি স্যার আচ্ছা ইয়ে হয়েছে তরিকুল উনি কে তরিকুল আমি কি চিনি স্যার আমি কথা অর্ধেক শুনতেছি আর অর্ধেক শুনতে পাচ্ছি না ওয়ালাইকুম আসসালাম দেখা যাচ্ছে হ্যাঁ আপনি বিজি বল আমি তরিকুল ইসলাম ভাই জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার ইউটিউবের ভিডিও দেখে আসলে ভাই আমার ইন্টারেস্টটা গ্রো হয়েছে আর কি বিল্ডিং মানে ডিজাইন সম্পর্কে জানা এই আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তরিকুল সাহেব আপনি আমাদের ভিডিও দেখে ইমপ্রেস হয়ে গেছেন না আপনার সুবাদ মোহাম্মদ তরিকুল তরিকুল ভাই কোথায় কি করতেছেন ভাই আপনার এলজিডি তে আছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চিটং এক্সাম অফিসে আপনার হচ্ছে চিটং এলজিডি কোয়ালিটি কন্ট্রোল আর কি বাহ আর এখন দিয়ে দিলাম ব্যাপারটা আপনার যে স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে ওইভাবে আমার আইডিয়া মানে আছে but that is very low মানে এটা আপনার আপ টু দা মার্ক না হ্যাঁ। এখন চিন্তা করলাম যে এটা দিয়ে হাতে ঘুরে শুরু করি আস্তে আস্তে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যতটুকু করা যায় এই আগে তো জানতে হইব এটা দিয়ে কি করে তাই না রাইট রাইট এটা কেমনে করে এটা কেমনে করে এটা জানতে হইব পলিসি বুঝে গেলে পরে এটারে ঘষা মাজা করে বাড়াম নাকি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে সমস্যা নাই আমি এখন পাঁচজনের কাছে মেল পাঠাইতেছি আগে একজন একজন করে দিছিলাম এখন একসাথে দিয়ে দিচ্ছি পার্ট টু কিন্তু আমাকে তো দেখাচ্ছে না মেল ডাউনলোড হয়েছে কিনা হ্যালো এই যে পাঁচজনের কাছে চলে যাচ্ছে পার্ট ওয়ান পাঁচজনের কাছে চলে যাচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান গেছে কিনা আমাকে কনফার্ম করেন হ্যাঁ পাঠাইছি ইউসুফ ভাইরে পাঠাইছি জহির ভাইরে পাঠাইছি তারপরে এই শাহাজি হিবুর রহমান সজিব রহমান ভাই হ্যাঁ হিজবুল্লাহরে পাঠাইছি সুমন মুন্সিরে তরিকুল ইসলামরে দেখেন গেছে কিনা ঠিক আছে দেখেন গেছে কিনা তরিকুল ভাই পার্ট ওয়ান পাঠাইছি পার্ট টু দিলাম বড় ফাইল তো স্যার পার্ট ওয়ান আসছে স্যার এই যে পার্ট থ্রি দিলাম পার্ট ওয়ান আসছে হ্যাঁ পার্ট ওয়ান আসছে না পার্ট ওয়ানে দিছি এই যে পার্ট টু দিছি দেখেন তো গেছে নি আমি তো একটাও পাইনি ভাই আর পাইবেন ইন্টারনেট স্লো তো আপনি পাইলে সবাই পাবে ওকে চেক করে দিই অনেকে যদি না পারে হ্যাঁ, দেখেন তো একটু প্লিজ না স্যার এখন আসি নাই রিলোড দেন রিলোড পার্ট থ্রি দিলাম আমার আমারটা সাপোর্ট দিয়ে দিচ্ছি স্যার পার্ট 2 আছে স্যার আপনাদের কাছে আশা করি পৌঁছায় গেছে আমরা কি এখন আমি ড্রয়িংটা দিই ভাই ঠিক আছে পার্ট টু আসছে না পার্ট ঠিক আছে পার্ট টু আসছে না চলে আসছে স্যার পার্ট থ্রি চলে আসছে আমরা কি পাবো না আপনারা কারা স্যার পার্ট 1 থেকে 3 স্যার হ্যালো জহির ভাইয়ের কাছে কি গেছে জহির ভাই পাইছেন যাবে যাবে আস্তে আস্তে সবার কাছে যাবে মিস হলে সমস্যা নাই আমি আবার দিব ঠিক আছে এই এক্সেল শিটগুলা কিন্তু আপনাদের সম্পদ অতএব এই সম্পদগুলোকে যত্ন করে রাখতে হবে আমার একটু পার্ট 3 টা সাপোর্ট করতেছ না কেন বুঝতেছি না পার্ট 3 জিপ ফাইল করা জিপ ফাইল হ্যাঁ, হ্যাঁ মোটামুটি জিপ ছিল তারা কাইন্ডলি দেখেন স্প্যামে থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্প্যানে যায় মাঝে মধ্যে স্প্যানে গিয়ে পড়ে থাকে ঠিক আছে ওকে তাহলে আমি আপনাদেরকে যে মেলটা পাঠিয়েছি এই মেলের মধ্যে আমি আপনাদেরকে এই ড্রয়িংটা পাঠিয়ে দিচ্ছি আপনারা কি আমার স্ক্রিন দেখছেন হ্যাঁ স্যার আচ্ছা এখন দেখবেন ইন্টারনেট শুধু আপ ডাউন করে বুঝছেন এই হচ্ছে প্রবলেম স্যার দেখতে পাচ্ছি স্যার আমরা যে লিঙ্কটার উপরে বেস করে কাজ করব আমরা যে বিল্ডিংটার উপরে বেস হ্যাঁ, হ্যাঁ, আমরা যে বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইন এটা হবে টোটাল পাঁচ তলা হ্যাঁ এটা এটা এটা হচ্ছে টোটাল পাঁচ তলা বুঝতে পারছেন এই পাঁচ তলাটা কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাবো এর সাথে সাথে আমরা যদি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তাহলে আপনাদেরকে বোনাস হিসেবে এটার মধ্যে বেসমেন্ট ফ্লোর বানায়া আপনাদেরকে ডিজাইন করে দেখাবো ওকে কোনো প্রকার সন্দেহ রাখার দরকার নাই এই পাঁচ তালাটা প্রপারলি কাজ করবেন এবং কি লাস্ট মনে রাখবেন এটার মধ্যে বেসমেন্ট ফ্লোর আমি যদি বেসমেন্ট ফ্লোর সহ কিছু করতে চাই আমার যদি বেসমেন্ট ফ্লোর থাকে মাটির নিচে একতলা থাকে ওই একতলাটাকে অ্যানালাইসিস করে কিভাবে ডিজাইন করতে হয় ওইগুলো আমি আপনাদেরকে বোনাস ক্লাস হিসেবে দিব আপনারা মনে রাখতে হবে ওকে বুঝতে পারছেন জি স্যার স্যার লিফট কোর ও এটার মধ্যে লিফট কোর নাই না না স্যার এটার মধ্যে লিফট কোর নাই প্রবলেম ভালো হতো লিফট কোর থাকলে ভালো আচ্ছা। হতো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা লিফট কোর ইজি জিনিস লিফট কোর রিলেটেড অনেক ভিডিও আছে ঠিক আছে আপনারা যদি একটু কষ্ট করেন আমি যদি বলি আপনারা আমার পেজটাতে যাবেন আমি পেজটা ওপেন করে দেখাই আপনাদের এখানে লিফট কোড নিয়ে লট অফ ডিটেলিং বলা আছে আপনারা খুব ইজিলি ওইখান থেকে লিফট কোডটা কিভাবে করতে হয় বুঝে ফেলবেন লিফট করে আহামরি কোনো প্রবলেমে নাই ঠিক আছে আচ্ছা এই ভিডিওর মধ্যেও আমি এই প্রজেক্টের মধ্যে লিফট করে অ্যাড করে দেখাইতে পারবো কিন্তু লিফট করতে আমাদের ফাউন্ডেশনে নাই অতঃপরে আবার প্রবলেম ফিল করবেন এই যে আমার পেজটা দেখতে পাচ্ছেন তো এই পেজে আপনারা দেখবেন এই যে আমাদের ব্যাচের আমরা যে ব্যাচগুলো রান করেছি এই যে এটা হচ্ছে সল টেস্টের রিভিউ একটা রিভিউ ব্যাচ থ্রির হ্যাঁ ক্লাস উনিশ নম্বর ক্লাস এটা হচ্ছে সয়েল টেস্ট নিয়ে কথা বলছি এখানে আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই লিফট এর ব্যাপার যেহেতু উঠে আসলো লিফট কোড শেয়ার ওয়াল নিয়ে অনেক কথা বলছি এই যে সয়েল টেস্টের আরেকটা পার্ট ওয়ান এই ব্যাচ থ্রির সয়েল টেস্ট নিয়ে ভিডিও হয়েছে টোটাল পাঁচটা সব আপনারা এই ভিডিও গুলো দেখবেন এই যে ব্যাচ ফোর এর আবার সাততলা বিল্ডিং এর ডিজাইন দেখাচ্ছি তো আমি লিফট কোড নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লিফট কোডের কথা আছে অর্থাৎ এই যে এটা এটা হচ্ছে ষোলো number class R CC beam design ইটাইপ সফটওয়্যার সাইফুল ভাই কই ওনার জন্য উনি যে বললো বিমের রড কিভাবে বাইর করি এই ভিডিওতে আছে যদি অ্যাডভান্স কেউ দেখতে চান এগুলা দেখবেন এটা হচ্ছে ব্যাচ থ্রি আপনারা এই কোর্সের সাথে সাথে রিলেটেড আরেকটা কোর্সের ভিডিও দেখবেন কথা বলছেন এটারে নিয়ে পড়ে থাকেন না যাতে আগামী তিন মাসে দুইটা বিল্ডিং এর উপরে প্রপার এক্সপিরিয়েন্স তৈরি হয় আশা করি বুঝতে পারছেন এরপরে শেয়ারওয়াল নিয়ে যেহেতু কথা উঠলো লিফট কোড নিয়ে এই যে column design RCC column design class হ্যাঁ আরসিসি কলাম ডিজাইন ক্লাস এখানে আছে তারপরে সব আছে সব কোর্স শেষে দরকার হলে একটা সার্টিফিকেটও দেবো এই যে সার্টিফিকেটটা ডিজাইন করা আছে এই যে বিম নিয়ে বিম এই যে ভাই বিম ডিজাইন বাই ইটের সফটওয়্যার এই এই এই এই ভিডিওটাতে আমি দেখাইছি কি জানেন কিভাবে ইটেপস থেকে ভ্যালু নিয়ে বিম ডিজাইন করে ওকে তারপর এখানে আছে আটকোয়াক এবং উইনলোড কিভাবে অ্যাপ্লাই করা হয় এই কোর্স প্লাস চোদ্দতে মানে আমি দেখাই দিতেছি এই জন্য যাতে আপনারা এটার রিলেটেড কোর্সগুলো কইরেও দুইটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স মাথায় ঢুকে তারপর লোড ক্যালকুলেশন ইটাপসে কিভাবে লোড অ্যাপ্লাই করে ক্যালকুলেশন হয় এটার ব্রিফিং তারপরে আপনাদেরকে আরো দেখাচ্ছি এই যে আরেকটা সয়েল টেস্ট রিভিউর পাইলিং কেন দরকার এন্ড ভ্যালু দেখে বুঝে নিন সয়েল টেস্ট পাইলিং কেন দরকার তারপর আরো আছে সয়েল আমি মেনলি এটাতে আসলাম শেয়ার ওয়াল নিয়ে কথা বলছেন যেহেতু শেয়ার ওয়ালটা দেখানোর জন্য আবার gravity load calculation according BNBC two thousand six এবং কি বিশ দুইটার মধ্যে পার্থক্য দেখাইছি মানে একটা বিল্ডিং এর জন্য মেজর যেই ইম্পর্টেন্ট টপিক ওই টপিক গুলোই কিন্তু আমার কোর্স গুলোতে আলোচনা করি আমি হ্যাঁ তারপরে আসেন শেয়ারওয়ালের একটা ক্লাস আছে শেয়ারওয়াল কিভাবে ডিজাইন করছি স্টার মডেলিং নিয়ে একটা ক্লাস এটা অনেক পপুলার হয়েছিল স্টার মডেলিংটা এই যে এখানে আছে মডেলিং মডেলিং শেয়ারওয়ালের গুরুত্ব নিয়ে একটা ক্লাস হয়েছিল আমার এখনো মনে আছে এই যে model complete modelling class complete modelling কাজ শেয়ার ওয়াল কই জানি এটা কি যেন থাম এই যে এই যে এই যে ETABS for building design class seven shear wall design যারা লিফট কোড নিয়ে প্রবলেম এটার মধ্যে লিফট কোরের চেয়ে বেশি সলিউশন দেখাইছি শেয়ার ওয়ালের ডিটেলিং সহ কথা বলছি হ্যাঁ অতএব আপনারা ব্যাচ থ্রির ক্লাসগুলোকে একটু গুরুত্ব দিয়েন হুম এই পেজে আছে আর আপনাদের কাজ তো আপনারা করবেনই আর আপনাদের যে বিল্ডিংটার কাজ করব এটা থ্রি ডি হচ্ছে এটা আপনাদের যে বিল্ডিং এর কাজ করবো এটা থ্রি ডি হচ্ছে এটা থ্রি গুলো আমি দিয়ে দিব ড্রয়িং গুলো আমি এখন দিয়ে দিচ্ছি তাহলে আর কোনো প্যারা নাই আমার সাথে জাস্ট একটু সময় দেন মনে করলেন যে আমার সাথে একটু হাই হ্যালো করলেন আর কি এটা রিলেশন বিল্ড আপ করলেন এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে ওকে তাহলে আর কোনো কথা নাই আমি আমার দেখাইতে পারলাম বিষয়টা হ্যালো তাহলে আমি এই ড্রয়িংটা আপনাদেরকে পাঠাই দিই ঠিক আছে এই ড্রয়িংটা যাদেরকে আমি মেল করেছি আমি সবাইকে পাঠাই দিই আর এই ড্রয়িংটাকে আপনারা একটু প্রিন্ট করে নিয়েন ঠিক আছে এই ড্রয়িংটা প্রিন্ট করে নিজের পড়ার টেবিলে রাখিয়া দিবেন কথা কি বুঝতে পারছেন এক্সেল শীট গুলো পৌঁছে গেছে সবার কাছে আর এক্সেল শীট গুলো কি আমরা পাবো না রবিন রনি রবিন রনি জি জি ভাইয়া মানে করে নাও আচ্ছা অসুবিধা না আপনাদেরকে দিব আপনারা আমাদের কোর্সে জয়েন করেছেন আপনারা পাবেন টেনশন নাই এখন সেন্টে গেলাম সেন্টে গিয়ে যে কোনো রিপ্লাই করে দেই আপনারা ড্রয়িং গুলো পেয়ে যাবেন এখনই আপনাদেরকে আমি একটা মেলে রিপ্লাই দিচ্ছি হ্যাঁ রিপ্লাইয়ের মধ্যে ড্রয়িংটা যাবে ওকে ইঞ্জিন আরিফ এখন আপনাদের কোনো প্রকার কথাবার্তা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কোনো ফ্র্যাঙ্কলি কোনো প্যারা না নিয়ে এই যে এই টোটাল ডিজাইনটা আমি পাঠা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ টোটাল ডিজাইনটা টোটাল ড্রয়িংটা পাঠিয়ে দিচ্ছি ওই আশা করি পেয়ে যাবেন আর আমাদের এই কোর্সের জন্য আমাদের একটা মডারেটর প্রয়োজন হবে এখন কারে মডারেটর কে মডারেটর হবে কে আমার সাথে সরাসরি কোলাবোরেট করে আমার তরফ থেকে সকল কিছু কারণ এক একটা বিল্ডিং এর মানে এক একটা ক্লাসে আমাদের কিছু কিছু পিডিএফ ফাইল ডকুমেন্ট আমি শেয়ার করি ক্লাসের সাথে সাথে ঠিক আছে যারা ক্লাস করবে তারা ওই ওইগুলাতে অ্যালার্ট থাকলে তারা ওই ফাইলগুলা তাদের দরকার হবে আপনাদের কাছে ড্রয়িংটা পৌঁছেছে কিনা দেখান তো স্যার আমাদেরকে কবে দিবেন আপনাদেরকেও দিব টেনশন নাই পাওয়া গেছে না হ্যাঁ, ভাই আসছে আসছে ড্রয়িং গুলো আসছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার তরফ থেকে আজকের মিটিং এই পর্যন্ত আমি এই আপনাদেরকে প্রথমেই বলি আমাদের এই কোর্সটার সাথে আপনারা লেগে আছেন আগামী তিন মাস প্রত্যেক মাসে আমি আটটা করে ক্লাস নিব তিন মাসের মধ্যে টোটাল সলিউশন আপনাদের হাতে পৌঁছাবে ততটুক কনফিডেন্ট রেখে আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের এই পর্যন্ত আর আমরা একটা ফেসবুক গ্রুপ খুলবো ফেসবুক গ্রুপটাতেও আমরা অ্যাড থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা অ্যাড থাকবো ঠিক আছে আর যার যেটা প্রয়োজন আপনারা আমাকে পার্সোনালি নক করবেন নক করে বা এটা আসে নাই ওইটা আসে নাই এটা পাই নেই ওইটা পাই নেই এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করবেন ঠিক আছে যার যেটা প্রয়োজন আমাকে পার্সোনালি নক করেন প্রফেশনাল কাজ হোক অফিসিয়াল কাজ হোক আমার সাথে শেয়ার করেন আমার তরফ থেকে আমি সহযোগিতা করব আর যেহেতু কেডি ইঞ্জিনিয়ারিং একটা কনসাল্টিং ফার্ম আপনারা যদি পার্সোনালি ব্যবসা কনসালটেন্সি বিজনেস পারের ডিজাইন ইত্যাদি ইত্যাদি যে কোনো সাপোর্ট আপনারা আমাদের তরফ থেকে নিতে পারেন ওকে তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ, তরিকুল ভাই দিবেন কি এক্সেল তো দিয়েছি সাবুল ভাই আপনি কি পাননি ড্রয়িংটা পাইনি ভাই ড্রয়িংটা ড্রয়িংটা লাস্টে দিতে ড্রয়িংটা পাননি না এক্সেলটা এক্সেলটা আচ্ছা, কি পার্ট 3 তে দিয়েছিলেন মন ভাই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সবগুলো এক্সেল আচ্ছা আচ্ছা ভাই সবগুলো এক্সেল ভাই নোমন ভাই আমার একটু যে পার্ট টা আর হচ্ছে ড্রয়িংটা কাইন্ডলি যদি আমার একটু দিতেন আচ্ছা আচ্ছা আচ্ছা অবশ্যই দিব কেন নয় তাহলে আমি আপনাদেরকে মেল করে দিচ্ছি হ্যাঁ তাহলে আপনাদের সাথে আজকে আমার আলোচনা শেষ আর নির্দিষ্ট একটা খাতা বানাইবেন বুঝছেন হ্যাঁ। শোনেন আমার সাথে কাম করতে হইলে আমার আমি যেমনে কমো আমার আপাতত তিন মাসের জন্য মানতে হবে আমি যেটা বলি এটা ভালোর জন্য বলি একটা সুন্দর করে একটা খাতা বানাইবেন প্রত্যেকটা ক্লাসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাবিবুল্লাহ বলেন স্যার দু আমি ইনস্টল করেছি কিন্তু ওপেন করলে এখানে মানে ইয়েস হ্যাঁ। আছে ওই আপনার হলো unable to find a licence হ্যাঁ তাহলে আপনার লাইসেনিং ঠিকমতো হচ্ছে না বুঝছেন স্যার এখন কি করব স্যার আপনার লাইসেন্সটা সঠিকভাবে হচ্ছে না আপনার উইন্ডোজ চালান কোনটা হ্যালো স্যার দেখতে পাচ্ছেন স্যার আপনি উইন্ডোজ চালান কোনটা উইন্ডোজ হ্যালো হ্যালো হ্যাঁ আপনি উইন্ডোজ কোনটা ইউজ করেন স্যার এগারো জেনারেশন স্যার আপনি ইয়ে করেন আপনি আপনার ল্যাপটপের ইন্টারনেট কানেকশন বন্ধ করে লাইসেন্স করেন আর আপনার উইন্ডোজ ডিপেন্ডারটা অফ করেন ঠিক আছে স্যার কিভাবে অফ করব স্যার আমি তো বুঝি না ইন্টারনেট দেখতে হবে ইউটিউবে দেখেন how to how to off Windows defender okay older version use করলে তো ভাইয়া আপনি আমাদের এটাকে ফলো করতে পারবেন না বুঝছেন কারণ সিক্সটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে অনেক কিছু আপডেট হয়ে গেছে আপনি ওল্ডার ভার্সন দিয়ে যে ক্যালকুলেশন আচ্ছা। করলে ক্যালকুলেশন হবে না ওইটা না কিন্তু হবে কথা হলো গ্রাফিক্যাল অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক প্রোগ্রাম চেঞ্জ হয়েছে বুঝছেন ভাই কিন্তু সবই এক ডায়াফ্রাম করতে পারবেন লোড ইনপুট দিতে পারবেন কম্বিনেশন অ্যাড করতে পারবেন সবই করতে পারবেন বুঝতে পারছেন ভাই বুঝতে পারছো ভাই আমার তো 17 ভাই হবে তো সব হ্যাঁ 16.2.1 আমি যাদেরকে ইমেল করেছি আজকে হ্যাঁ তারা আপনাদের সাথে শেয়ার করেন আপনারা আপনাদের সাথে শেয়ার করেন আমি যেটা পাঠাইছি আপনারা ইনস্টল করার আগে ইন্টারনেটটা ইনস্টল করার সময় ইন্টারনেট চালু রাখেন সমস্যা নাই আর উইন্ডোজ আর এই যারা এইট এলিভেন তারপরে উইন্ডোজ টেন এগুলো ইউজ করেন ওইসব আপডেট উইন্ডোজের উইন্ডোজ ডিপেন্ডার থাকে মানে তারা ভাইরাস ডিটেক্ট করে ওই ভাইরাসটা ডিটেক্টটা অফ করতে হবে উইন্ডোজ ডিপেন্ডারটাকে রিয়েল টাইম অফ করতে হবে ওকে করলে হয়ে যাব তাহলে ঠিক আছে ওকে আজকে পর্যন্ত আমাদের আগামী ক্লাস আমাদের সমঙ্গল বুধবার সম্ভবত ঠিক আছে আমি জানাবো এর মধ্যে আপনারা ওই প্রক্রিয়াটা শেষ করবেন জি সাড়ে নয়টা আপনারা ইনস্টলের প্রক্রিয়াটা শেষ করবেন আসলে আমাদের কোর্সে যারা রেজিস্ট্রেশন করে আমরা তাদেরকে প্রথমে আমাদের সকল শিটগুলো দিয়ে দেই বুঝতে পারছেন আপনি আমাদের কোর্সটা যদি আচ্ছা। রানিং করতে চান আপনি আপনাকে রেজিস্ট্রেশন করে আপনি আমাদের তরফ থেকে আপনার সকল কিছু নিয়ে যাবেন আমি বারবার কিন্তু আপনাদেরকে অ্যালাউন্স করছি অ্যালার্ট আচ্ছা। করছি তো ঠিক আছে আমি আমার ফেসবুক আচ্ছা, আইডি লিংক দিয়ে দিব ফেসবুকে কানেক্ট করেন আর আমাদের আর আমাদের একটা গ্রুপ খুলতে হবে ওকে হ্যাঁ, স্যার এজন আমি পরিচয়টা হচ্ছে ইসলাম স্যার এজন second year third third second semester hello হ্যাঁ রনি ভাই হ্যাঁ মানে আমি পরিচয় পরিচয়টা দিয়েছিলাম second year second year third third year second semester আর আপনি কোথায় পড়াশোনা করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টেকনোলজি ইউনিট আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমাদের কথা হবে সমস্যা নাই আল্লাহ ভরসা রনি ভাই ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরকাতুহু জান্নাতুল ফিরদাউস